আসসালামু আলাইকুম বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে আমি বড় ভাই চলে আসলাম নতুন আরো একটি ইভেন্ট নিয়ে ইভেন্টটি হচ্ছে মকি স্টোরের মানি হেস্টের বান্ডিলের ইভেন্টটা মানে গ্লোবালের সিনটারটি আর এটা আমি যদি জানতাম তাহলে নিতাম না ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু হয়ে যাক আর আমার সাথে আছে আমার শ্রাবণী আপু Bring him ইয়ার ভিডিওর পরে চলে আসলাম আমরা ভিডিওতে আর ভালোবাসা সবার জন্য এখন আমার কাছে এক হাজার এগারো ডায়মন্ড আছে দেখি এই এক হাজার এগারো ডায়মন্ডের মধ্যে আমি এই ইভেন্টটা কমপ্লিট করতে পারি কি না তো দেখছি এখন আমি কি নিব টাকা এটা নিব নাকি গান স্কিন নিব এটা নিই না এই মোটটা আর এই গ্লোবালটা নেই গ্লোবালটা আমার অনেক ফেভারেট দেখেন মকে স্টোরে এটা দিয়েছে আর এখন ভিডিওটা আমি অনেক পরে বানাচ্ছি যাই যে কারণে আমি যে মানি হেস্টের যেই আবার ব্যাগ আসাটা ওইটাও দেখতে পাইছি তো এখন আমি চাইছিলাম না প্রথম দিকে মারতে তারপর আবার আশা করলাম যে না থাক এটা নিয়ে নিই তো আমি পিন করব এর এর মধ্যে আমার এর আগেই আমি অন্য একটা ইভেন্ট নিয়েছিলাম ওই যে রকি ফুটবলের একটা স্কিন যেটা ইয়ে ছিল তো আমার দেখতে পারলেন যে আমার কাছে এখন দুইশো একটা ডায়মন্ড আছে তো হঠাৎ করে ডায়মন্ডগুলো কমে গেল আটশো ডায়মন্ড মতো নেই তো প্রথমেই নয় ডায়মন্ডের স্পিন আমি মারবো তো নয় ডায়মন্ডের স্পিন দেখা যাক নয় ডায়মন্ডের স্পিন আমি কি পাই নয় মানে আমার স্পিন আরে নয় ডায়মন্ডের স্পিন আমি গোলার স্পিনটা পেয়ে গেছি তো আমার ইভেন্টটা না নিলেও পারতাম গোলালের স্কিনটাও দরকার ছিল যাক আমার এই ইমোটটা ভালো বেশি দরকার যে আমি টাকার উপরে ঘুমাবো এক ওমা দেয়নি একটা গান বক্স আমি তো প্রথমে মনে করেছিলাম উনিশ ডায়মন্ডের স্পিন আমাকে দিয়ে দিবে তো এখন উনপঞ্চাশ ডায়মন্ডের স্পিন আবার একটি গান বক্স দিয়েছে আসলে গাড়ি না শয়তানি শুরু করছে দিতে চায় না সহজে তো দেখতেই পারতেছেন এখন ডায়মন্ড রয়্যাল বাউচার আর একশো নিরানব্বই ডায়মন্ডের স্পিন আমি করতে পারবো না এখন আমার কাছে পঁচিশ ডায়মন্ড আছে তো ডায়মন্ড নিয়ে আসি আমাকে আমার এক ভাই আজকে বলছে যে আমি নাকি জিতে গেছি তো এই জন্য আমাকে সাতশো বত্রিশ ডায়মন্ড দিয়েছে তো এখন আমার কাছে সাতশো সাতান্ন ডায়মন্ড আছে তো দেখি একশো নিরানব্বই ডায়মন্ডের স্পিন আমি কি পাই ডোন্ট রিমিন এগেন দিয়ে এটা দিয়ে কি দিয়ে দিবে না একশো নিরানব্বই ডায়মন্ড দিয়ে আমার ফ্র্যাগ নিয়ে দিচ্ছে এখন চারশো নিরানব্বই ডায়মন্ডের স্পিন এবং সাথে সাথে পেয়ে গেলাম আমি আই এম রিটের এই মোট এখন দেখেন আমার কাছে ডায়মন্ড আছে উনষাট ডায়মন্ড চারশো নিরানব্বই আর একশো নিরানব্বই ডায়মন্ডে মেরে দিল আমাকে এখানেই সাতশো ডায়মন্ড শেষ এখন আমি যেহেতু পেয়েছি ক্ষেত্রে আর কিছু করার নাই রিমোটটা নিয়ে নিই কোমরটা দেখেন সবাই টাকার উপরে ঘুমাবো ভালোবাসা সবার আর টাকার উপরে ঘুমিয়ে টাকা ফিটাবো তাই ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব সবাই কমেন্টে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ take care bye bye see you next time next video আল্লাহ হাফেজ বড় ভাই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবো সবাই বড় ভাইয়ের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো ওকে ভালোবাসা